সুখের মাঝে তুমি দুঃখের মাঝে তুমি সুখের মাঝে তুমি দুঃখের মাঝে তুমি তোমায় ভেবে তাই তো আমি হলাম দিশে হারা হলাম দিশে হারা আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা আমায় তুমি নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি ধারা নদীরই উজান ভাটি আমরা দুটি পাগল পারা প্রেমে পাগল পারা নদীর উজান ঘাটে আমরা দুটি ধারা ও এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা